নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ভৌতিক ও পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের কারকগ্রহ শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে দোসরা অক্টোবর প্রবেশ করছে এবং যেখানে আগে থেকেই অবস্থান করে রয়েছে কেতু কাজেই শুক্র ও কেতু একত্রে সংযোগ ঘটছে ফলে সাত রাশির জাতক ও জাতিকাদের জীবনে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ শুধু অর্থ কেন আপনাদের জীবনে ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে কারণ শুক্র গ্রহের সাথে কেতু গ্রহ যুক্ত হচ্ছে আর কেতু যেই গ্রহের সাথে যুক্ত হয় তার অনুরূপ ফল প্রদান করে থাকে কাজেই শুক্র যেহেতু ভোগের কারক গ্রহ কাজেই সাত রাশির জাতক জাতিকাদের জীবনে ভোগ বৃদ্ধি পাবে মহাসুখ আসতে চলেছে আর এই সমস্ত কিছু কখন আসবে যখন আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসে ধন আসে কাজেই এই সাত রাশির জাতক ও জাতিকাদের জন্য দোসরা অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবর সময় যথেষ্ট শুভ দোসরা অক্টোবর দু হাজার একুশ শুক্র গ্রহ তুলা রাশি ত্যাগ করছে এবং শত্রু রাশি বৃশ্চিকে প্রবেশ করছে শত্রু রাশিতে প্রবেশ করা সত্ত্বেও সাত রাশির জাতক ও জাতিকাদের জীবনে মহা সুখভোগ অর্থ বিবাহ ঋণ মুক্তি ঘটাতে চলেছে আপনাদের সমস্ত রকম মনের ইচ্ছা পূরণ করবে এই সময় আপনার মধ্যে কামনা বাসনা ভোগের ইচ্ছা বৃদ্ধি পাবে কারণ কেতু গ্রহ বৃশ্চিক রাশিতে আগে থেকেই অবস্থান করছে আর কেতুর সাথে যুক্ত হবে শুক্র ফলে আপনার ভোগ আরও বাড়িয়ে তুলবে কোন সেই সৌভাগ্যশালী সাত রাশির জাতক ও জাতিকা যাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে আসুন এই ভিডিওর মাধ্যমে একে একে আমি বিষয় জানিয়ে রাখি তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে শুনুন নচেত বুঝতে অসুবিধা হবে আর মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার আর এই গ্রহ গোচর অনুযায়ী রাশিফল তৈরি করা হয়েছে সম্পূর্ণরূপে সার্বিকভাবে এটি কোনো ব্যক্তিগত বিচার নয় প্রথম সৌভাগ্যশালী রাশি হল বৃষ রাশির সপ্তমভাবে প্রবেশ করবে শুক্র গ্রহ এবং রাশিতেই দৃষ্টি দিবে কাজেই বৃষরাশির জাতক ও জাতিকাদের মনের ইচ্ছা পূরণ হবে দাম্পত্য জীবনে সুখ নষ্ট হয়ে যাচ্ছিল দেখবেন দাম্পত্য জীবনে সুখ ফিরে আসবে যারা বিবাহের চেষ্টা করছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে এমনকি বিবাহের দিনক্ষণ স্থির হয়ে যাবে এছাড়াও আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্র থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন শুধু আপনার কেন আপনার জীবনসাথীর অর্থ উপার্জন বৃদ্ধি পাবে এই সময় আপনি যদি গাড়ি ক্রয় করতে চান বাড়ি ক্রয় করতে চান কোনো ভূ সম্পত্তি ক্রয় করতে চান তবে তা করতে পারবেন এছাড়াও আপনার ঋণ মুক্তি ঘটতে চলেছে এই সময়ের মধ্যে আপনার ব্যক্তিত্বের বিকাশ পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয় সৌভাগ্যশালী রাশি হল কর্কট রাশির পঞ্চমভাবে অবস্থান করছে শুক্র গ্রহ আর পঞ্চম ভাব নির্দেশ করে আকস্মিক প্রাপ্তিকে কাজেই কর্কট রাশির জাতক জাতিকাদের হাতে হঠাৎ করে প্রচুর পরিমাণ অর্থ আসবে এই সময়ের মধ্যে আপনার মনের ইচ্ছা পূরণ হবে বিদ্যার্থীদের জন্য সময়টি অতীব শুভ যারা বুদ্ধি দিয়ে অর্থ উপার্জন করেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে এই সময়ে আপনি গাড়ি বাড়ি এবং ভূসম্পত্তি ক্রয় করতে পারবেন প্রেম বিবাহের জন্য সময়টি আদর্শ ভাই বোনের আপনি সাহায্য পাবেন যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল সিংহ রাশি রাশির সুখভাবে অবস্থান করছে শুক্র গ্রহ কাজেই সিংহ রাশির জাতক জাতিকাদের সুখের বৃদ্ধি ঘটবে মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ থেকে থাকে তবে দেখবেন ধীরে ধীরে ভালো হচ্ছে আপনার জীবনে আসতে চলেছে বিভিন্ন দুঃখ থেকে সুখ এই সময় আপনি যদি গাড়ি বাড়ি ক্রয় করতে চান ক্রয় করতে পারবেন আপনার ঋণ মুক্তি ঘটবে আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন যারা বিবাহের জন্য দেখাশোনা করছেন তাদের বিবাহের জন্য পছন্দসই পাত্রপাত্রী পেয়ে যাবেন জনগণের দ্বারা আপনার মান সম্মান বৃদ্ধি পাবে যারা বেকার রয়েছেন বা যাদের চাকরি চলে গেছিল তাদের চাকরি হবে ব্যবসাতে উন্নতি হবে তিন থেকে চার গুণ কাজেই আপনার মানসিক দুশ্চিন্তা কমবে এছাড়াও যারা চাকরি করেন চাকরিতে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর যারা কর্মক্ষেত্রে ট্রান্সফার করতে চান তাদেরও কিন্তু চাকরি ক্ষেত্রে ট্রান্সফার হওয়ার শুভ যোগাযোগ আসতে চলেছে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল তুলা রাশি রাশির ধনভাবে অবস্থান করছে শুক্র গ্রহ আর আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান যুগে যার কাছে অর্থ নেই তার কোনো গুরুত্ব নেই আর তুলা রাশির জাতক জাতিকাদের পার্থিব সুখের জায়গায় অবস্থান করছে এই শুক্র গ্রহ ধনভাবে শুক্র গ্রহ তুলা রাশির জাতক ও জাতিকাদের ধনের খাজানা খুলে দিতে চলেছে আপনি এই সময় গাড়ি বাড়ি ক্রয় করতে পারবেন সম্পত্তি ক্রয় করতে পারবেন আটকে থাকা অর্থ আসবে আপনার ঋণ মুক্তি ঘটবে কুটুম্ব পরিবারের কাছে আপনি দেখবেন যথেষ্ট সম্মান পাচ্ছেন যারা বিবাহের জন্য পাত্র পাত্রী দেখাশোনা করছেন তাদের পছন্দসই পাত্র পাত্রী প্রাপ্তি ঘটবে এই সময় আপনার মনের গোপন ইচ্ছা পূরণ হবে যেই সমস্ত কাজ আপনার আটকে ছিল সেই সমস্ত কাজগুলো হতে শুরু হবে আপনি সামান্য পরিশ্রম করবেন এবং রিটার্ন পাবেন অনেকটাই বেশি পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল মকর রাশি রাশির ইচ্ছা পূরণের ভাবে অবস্থান করছে শুক্র গ্রহ কাজেই আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনার ইনকাম যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে আপনি নতুন নতুন আয়ের উৎস খুঁজে পাবেন সন্তানের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন সন্তানের কারণে যে আপনার মানসিক দুশ্চিন্তা ছিল তা কমবে আকস্মিকভাবে আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে শেয়ার মার্কেট থেকে আপনি প্রভূত অর্থ উপার্জন করতে পারবেন পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল কুম্ভ রাশি রাশির কর্মভাবে অবস্থান করছে শুক্র গ্রহ এবং সুখভাবে দৃষ্টি দিচ্ছে কাজেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখের বৃদ্ধি ঘটবে কর্মজীবনে যেই সমস্ত সমস্যা ছিল তা ধীরে ধীরে দূরীভূত আসবে চাকরিতে পদোন্নতি হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে মায়ের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট ভালো হবে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে তবে দেখবেন তা ধীরে ধীরে ভালো হচ্ছে এই সময় আপনি যদি গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চান তবে তা শুভ বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে শুধু তাই নয় যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ পরবর্তী এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হলো মীন রাশি রাশির ভাগ্যভাবে অবস্থান করছে শুক্র গ্রহ কাজেই মীন রাশির জাতক ও জাতিকারা ভাগ্যের সাহায্য পাবেন এবং সরাসরি শুক্র গ্রহ দৃষ্টি দিচ্ছে পরাক্রমভাবে কাজেই মীন রাশির জাতক ও জাতিকাদের সাহস ও পরাক্রম যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে ভাগ্যের সাহায্যে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে তিন থেকে চার গুণ এছাড়াও যারা চাকরি করেন চাকরিতে প্রমোশন হবে চাকরি ক্ষেত্রে আপনি যদি ট্রান্সফার চান তবে চাকরি স্থানান্তরের সুযোগ আসবে এই সময় আপনার ঋণ মুক্তি ঘটবে এছাড়াও আপনি দেখবেন যে সমস্ত অর্থ আটকে ছিল সেই সমস্ত অর্থ ফেরত আসতে শুরু হয়েছে প্রেম বিবাহের জন্য সময়টি যথেষ্ট শুভ এই হচ্ছে সৌভাগ্যশালী সাত রাশি যদিও আপনার ব্যক্তিগত রাশিচক্রে শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে তা দেখার প্রয়োজনীয়তা রয়েছে এই সময় শুক্র গ্রহের গুণাগুণ যদি আরও বৃদ্ধি করতে চান তবে ছেঁড়া জামা কাপড় পরবেন না ফ্যাশনেবল জামাকাপড় বর্জন করুন সাদা রঙের বস্ত্র বেশি করে ব্যবহার করার চেষ্টা করুন এবং প্রতিদিন মা লক্ষ্মী দেবীকে অবশ্যই সাদা পুষ্প দিন স্নানের জলে অবশ্যই আপনি সুগন্ধি মিশান তারপরে স্নান করুন আর যারা নিজের ব্যক্তিগত রাশিচক্র দেখাতে চান তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটি হল eight nine one eight zero two double one five four মনে রাখবেন এটি বুকিং নাম্বার এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি আপনাদের বুকিং পদ্ধতি ও পারিশ্রমিক জানিয়ে দিব সবসময় ফোন ধরে ওঠা সম্ভব হয় না তাই চেষ্টা করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করার প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ